আমাকে দশ হাজার টাকা দিচ্ছে হাত কেন ধরতেছো তুমি আমার আমি রোজা না লুচ্চা কোনানকার উঠো উঠো হুট তুলতাছো কেন তুমি রোজা না সংযমী হইতে শিখো সিয়াম সাধনার মাস মামা যান যান দেখছো কত সুন্দর বাতাস অনেক ভালো লাগতাছে তুমি ধরতাছো কেন আমি রোজা না রোজাটা হালকা কইরেই ছাড়বা নিজে তো রোজা থাকো না রোহিত একটা সীমা আছে কি সমস্যা তোর এত চিপকা চিপকি স্বভাব কেন লুচ্চা তুই আসলে একটা লুচ্চা রোজার দিন তোর যখন এতই সমস্যা তুই মানে বেরেছিস কিসের জন্য হ্যাঁ আমি রোজা না রোজার মধ্যে মানুষ রোজা ঢাল করে দিত সবুজ অ্যাস্ট্রোসি ডিজে সবুজ অ্যাস্ট্রোসি ডিজে সবুজ